আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ডিজিটাল আইটি পার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি আপনাদের একটা সুখবর নিয়ে আসছি আগামী ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম এর উপরে আমি একটা ফ্রি ব্যাচ শুরু করতে যাচ্ছি উক্ত ব্যাচে আমি কি কি আলোচনা করব কি কি শেখাব এবং উক্ত ব্যাচে আপনারা ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন আপনাদের এখানে ভর্তি হতে হলে কি কি নিয়ম মাফিক এখানে আসতে হবে তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে আমি এই ভিডিওতে করব ইনশাল্লাহ এজন্য আপনারা আশা করি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনারা বিস্তারিত বুঝবেন না আর আমি এই ভিডিওতে যা আলোচনা করব আমি এই ভিডিওতে যা আলোচনা করব তার ব্যতিক্রম যদি হয় তাহলে আমি আপনাদের কোর্সে ভর্তি করব না মানে আমার কোর্সে আপনাদের ক্লাস করতে দেব না আমি আপনাদের জন্য যারা ক্লাস করতে আগ্রহী তাদের নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ তৈরি করব একটা ফেসবুক গ্রুপ তৈরি করব প্রাইভেট গ্রুপ তৈরি করব যেখানে আপনাদের যারা ক্লাস করবেন নিয়মিত ক্লাস করতে আগ্রহী তাদেরকে আপনারা সবাইকেই এখানে আমি যুক্ত করব এবং আপনাদের ক্লাস নিব প্রথমে আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি আমি কি কি শিখাবো আমি কি কি শিখাবো তার একটা সামথিং মডিউল আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি হয়তো এর চেয়ে বেশিও শিখাইতে পারি তবে এর চেয়ে কম শিখাইব না এটা নিশ্চিত আপনাদের এর চেয়ে বেশি শিখাবো কিন্তু কম শিখাবো না এটা নিশ্চিত করে বলছি আপনাদের কখনোই কম শিখাবো না বেশি শিখানো ছাড়া আপনাদের এই কোর্সটার নাম হচ্ছে সার্চ সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং বা এসইএম আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন মার্কেটিংটা গুগলের মাধ্যমে করতে হয় এটার আরেকটা নাম হচ্ছে গুগল মার্কেটিং অথবা গুগল মার্কেটিং এর আরেকটা নাম হচ্ছে গুগল মার্কেটিং তো আপনাদের এই কোর্সটি করতে হলে এই কোর্সটিতে আমি কি কি শেখাবো প্রথম নাম্বার হচ্ছে আপনাদের Google ads account create and set up এটা শেখাবো দুই নাম্বার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ রিসার্চ শিখাবো তিন নম্বর হচ্ছে পেমেন্ট মেথড এড শিখাবো পেমেন্ট মেথড এড শিখাবো সাইন নাম্বার হচ্ছে গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন শেখাবো পাঁচ নাম্বার হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড শেখাবো সে নাম্বার হচ্ছে ইউটিউব অ্যাডস শেখাবো সাত নম্বর ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন শেখাবো গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন শেখাবো আট নম্বর হচ্ছে ব্যানার অ্যাডস ক্যাম্পেইন শেখাবো নয় নাম্বার হচ্ছে বিং অ্যাড শেখাবো দশ নম্বর হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শেখাবো এগারো নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শেখাবো এছাড়াও এর বাইরেও আরও কিছু কাজ শিখাবো আপনাদের আর কি কি শিখাবো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের জন্য ফাইবার এসিএম এসিএম ফাইবার গিগ ক্রিয়েট ফাইবার গি ক্রিয়েট শেখাবো তারপরে out of marketplace buyer finding শেখাবো আপনাদের মোটামুটি এই কাজগুলাই আমি শেখাবো তার বাইরে থেকেও আমি কিছু চেষ্টা করব একটু বেশি করে শেখানোর জন্য আরও কিছু জিনিস শেখানোর জন্য ঠিক আছে এই বিষয়গুলো আপনারা শিখবেন আমার কাছ থেকে আপনারা এগুলা শিখতে এক মাস বা এক মাস দেড় মাস সর্বোচ্চ দেড় মাস সময় আমি আমার কাছ থেকে সময় লাগবে কারণ আপনাদের আমি এই কোর্সটা করাইব যখন তখন সপ্তাহে একদিন কোর্স করাইব অর্থাৎ ক্লাস করাইব সপ্তাহে একদিন সুতরাং একদিন একদিন করে ক্লাস করাইতে গিয়া এখানে এই যে এগারোটা ক্লাস আছে এগারোটা সেক্টর আছে এগারোটা ক্লাসে আপনাদের সাত থেকে আটটা ক্লাস আসবে আর এখান থেকে আপনি কি করতে হবে তারপরে সিমএমএ গিগের একটা ক্লাস আর আউট অফ মার্কেট প্লেসের একটা ক্লাস তো টোটাল দশটা ক্লাস টোটাল দশটা ক্লাস দশটা ক্লাসে আপনাকে আমাকে সময় দিতে হবে মোটামুটি একটা সময় দিতে হবে হুম দশ দশটা ক্লাস তো এই সময়টা আপনারা যদি আমাকে দেন তাহলে আমি আপনাদের জন্য এই বিষয়টাকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। একদম আপনারা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের উপরে একদম আপনারা ভালো মানের একজন ফ্রিল্যান্সার হতে পারবেন এখন শর্ত হচ্ছে আপনি যদি আমার এই কোর্সে ক্লাস করতে চান তাহলে আপনার কি কি প্রয়োজন মানে আপনার কি কি টাকা লাগবে এই বিষয়টা কি কি টাকা লাগবে আপনার নিড কি কি নিড আপনাকে থাকতে হবে নিট আপনার টাকা লাগবে এক নম্বরে অবশ্যই থাকতে হবে ফাইবার অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে দুই নাম্বার আপনার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে তিন নাম্বার হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ থাকতে হবে সাইন নাম্বার হচ্ছে professional Instagram Insta professional professional Instagram account থাকতে হবে এ বিষয়গুলো আপনাকে থাকতেই হবে যদি এগুলো না থাকে তাহলে আপনি দয়া করে এই কোর্সটা করে লাভ নেই কারণ এই কোর্সটা আপনার জন্য না কারণ এগুলো যদি আপনি প্রফেশনাল না থাকে তাহলে আপনি প্রফেশনালি আপনি কিছু করতে পারবেন না এই জন্য আপনি এখানে এই চারটি অপশন অবশ্যই আপনার থাকতে হবে এখন আপনাকে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কি কি করতে হবে এখন এখানে কিছু রুল আছে রুল হচ্ছে আপনাকে প্রথম নম্বর কাজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হবে আমি আপনাদের বলছি একটু নেটওয়ার্ক স্লো মারছে দিচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব দিবেন এবং একটা বেলাইকনে অল চাপবেন তারপরে একটা বা দুইটা ভিডিওতে আপনারা লাইক দিবেন কমেন্টস দিবেন আপনি লাইক দিবেন কমেন্টস দিবেন আপনি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব দেওয়ার পরে এভাবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার এটা এভাবে রিকমেন্ড করে এভাবে সেভ করবেন সেভ করে আপনি আমার কাছে ইনবক্স করবেন এই স্ক্রিনশটটাই আমাকে ইনবক্স করবেন কথা বুঝতে পারছেন শর্তটা হচ্ছে আমাকে ফেসবুকে ইনবক্স করবেন এই স্ক্রিনশটটা যদি আপনি এই স্ক্রিনশট সহ আমাকে ইনবক্স করেন তাহলে আমি আপনার এই ইনবক্সের অর্থাৎ এই মেসেজের রিপ্লাই দিব এবং আমি আপনাকে সাথে সাথে অর্থাৎ এস সোন এস পসিবল যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে আমার ফেসবুক যে search engine marketing group create করব সেই সার্চ ইঞ্জিন মার্কেটিং গ্রুপের আপনাকে অ্যাড করে দিব যদি আপনি এভাবে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট ছাড়া যদি সাবস্ক্রাইবের স্ক্রিনশট ছাড়া এবং লাইক কমেন্ট ছাড়া যদি আপনি আমাকে ইনবক্স করেন সরি ফর দ্যাট আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না আমি আপনার জন্য কিচ্ছু করতে পারবো না আমি আপনাকে কি বলে আমি আপনাকে গ্রুপে অ্যাড করব না এমনকি এ গ্রুপের ক্লাস করতেও সুযোগ দেব না আপনারা আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাসের রেকর্ড পাবেন আপনারা আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবেন এবং প্রত্যেকটা ক্লাস আপনারা শিডিউল অনুসারে করতে পারবেন ক্লাস শেষ হওয়ার পরে এক থেকে দুই ঘন্টা অথবা এক সপ্তাহের ভিতরে আমি আপনাদেরকে রেকর্ডটা দিয়ে দিব কিছু ক্লাস আছে আমি ইউটিউবে দিব আবার কিছু ক্লাস আছে আমি পার্সোনাল গ্রুপে প্রাইভেট গ্রুপে শেয়ার করব। শুধুমাত্র ভিডিওটা প্রাইভেট গ্রুপে শেয়ার করব আমি আপনাদের ওই কিছু টিপস এবং ট্রিক্সের ক্লাস আছে মার্কেটিংয়ের কিছু ক্লাস আছে সেই ক্লাসগুলো অর্থাৎ যেগুলো আমরা সাধারণত সবার জন্য উন্মুক্ত না সেই ক্লাসগুলো আমি আপনাদের ইউটিউবে শেয়ার করব না শুধুমাত্র গ্রুপেই শেয়ার করব। সুতরাং আপনারা আমার প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনাকে একটা ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে প্রফেশনাল একটা পেজ থাকতে হবে প্রফেশনাল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তারপরে হচ্ছে আপনি কি করতে হবে এই ভিডিও দিকা ভিডিওর শেষ পর্যন্ত শেষে আপনি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে বেলাইকনে অল দিতে হবে তার সাথে হচ্ছে দুই একটা বা দুইটা ভিডিওতে লাইক দিতে হবে কমেন্টস দিতে হবে তারপরে স্ক্রিনশট নিতে হবে সেই স্ক্রিনশট সহ আমাকে ইনবক্স করতে হবে আপনারা আমাকে ইনবক্স করার জন্য আমার এই ভিডিওর কমেন্টে আমার এই ভিডিও কমেন্টে আপনারা আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনারা আমাকে ইনবক্স করবেন আদারওয়াইজ আপনারা যদি এই স্ক্রিনশট ছাড়া যদি আপনারা আমাকে ইনবক্স করেন তাহলে আমি আপনাদের ক্লাস গ্রুপে অ্যাড করব না আমি আবারও বলছি যদি আপনারা চ্যানেলের সাবস্ক্রাইব ছাড়া চ্যানেলের সাবস্ক্রাইবের ইন স্ক্রিনশট ছাড়া যদি আপনারা আমাকে ইনবক্স করেন তাহলে আমি আপনাদের এই কোর্সে অ্যাড করব না সুতরাং শর্ত হচ্ছে আপনাকে ফাইবার অ্যাকাউন্ট থাকতে হবে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে প্রফেশনাল পেজ থাকতে হবে প্রফেশনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনারা এই প্রথম চারটা জিনিস যদি আপনারা পারেন না তাহলে আমার চ্যানেলের ভিডিও দিকে আপনারা এগুলো ক্রিয়েট করতে পারবেন এক দুই দিনের ভিতরে কারণ ক্লাস শুরু হবে আগামী মাসের ছাব্বিশ তারিখ থেকে তার আগ পর্যন্ত আপনারা এগুলো করতে পারবেন এর সময় আছে এই পর্যন্ত করার সুতরাং এর ভিতরে আপনারা রেডি করতে পারবেন কারণ আমার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্টের সেট জন্য ভিডিও আছে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েটের ভিডিও আছে ইনস্টা প্রফেশনাল ইনস্টাগ্রামের ভিডিও আছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও আছে আপনারা এগুলো দেখে এগুলো করতে পারেন তারপরে আপনারা আসবেন সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস করতে আপনাদের আমি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস করিয়ে দিব শুধু সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের ক্লাস করিয়ে দিয়ে শেষ নয় আপনাদেরকে আমি সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের গিক কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে একটা প্রফেশনাল গিক বানাইতে হয় সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো তাছাড়া সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের কীভাবে বায়ার পাইতে হয় ফেসবুকের বাইরে অর্থাৎ আপনার মার্কেট প্লেসের বাহিরে তাও আমি আপনাদের দেখিয়ে দেব সুতরাং আপনারা আমার কথা মতো যদি কাজ করেন বা আমার ক্লাস করেন এবং আমাকে যদি আপনারা দেড় মাস সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে একটা প্রফেশনাল প্রফেশনালিটি দিয়ে দিতে পারবো তবে আপনারা সবাই মনে রাখবেন উইকলি একদিন ক্লাস হবে এবং প্রতি সোমবারে ক্লাস হবে রাত্র দশটায় উইকলি একদিন ক্লাস হবে এবং প্রতি সোম